আসসালামাইকুম গাইস আমি আব্দুল কাইম ওয়েলকাম টু আর নিউ ব্লগ এখন আমরা যেতেছি বার্থডে কেক আনতে তো কার কেক আনতে যেতেছি কেক পিক করার সময় আমি বলতেছি চলেন তো এখন মিস্টার বিকালে যেতেছি রাস্তায় আমি রাস্তায় এবং আপনাদের সাথে দেখা হবে মিস্টার বেকারে গিয়ে কেনেকৈ ঠিক কৰিব আৰু যা জানি এখন চিন্তা 哎。 আমি আর কি বলবো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং পাশে থাকা বেলাইকনটি পাঠিয়ে দাও আমরা বেলুন লবো তো তোমার জন্য একটা ডিয়ার যে দেখি উপায়টা বলে দিচ্ছিল সবাই আসো ভাই আমি তো পাঁচটা না না ভুলে আমি কিন্তু দশটা ফুটাবো আমি দশটা ফুটাবো আচ্ছা আচ্ছা তার জন্য আলাদা বল দরকার হ্যাঁ মানে জেটটা দিয়ে আলাদা লাস্টে গোনা হইব না রাখ হইছে না রাখ খালি ফুলে ফুলে না না না না না এই কে কয়টা ফুলাইছে এটা কোন এই যে না না কয়টা আলো এই যে মানুষ মানুষ এটা কোনো কথা এটা কোনো কথা লাউ আদার লাউ শাকের লাউ এই আজান দে আস্তাগফিরুল্লাহ আমি বলবো সমস্যা নেই এই যে এই যে এই যে লাউ লাউ দুই পিস আমার তিন পিস দিছে টু পিস গাইস সার্ভিস তিন পিস আলাদা এক পিস গুলো দুই পিস গুলো করছি আর

গাইস সবার থেকে বড় কথা আমি যে ফেটে গেছে গাইস আমার দম বন্ধ হয়ে গেছে হ্যাঁ? আমার চারটা Devil in a red dress Call 911, I'm a killer You know I hate to confess Bang, bang, got my hand on the trigger Yeah, one day,

তুমি কই তুমি নাই আমি তোমার শ্বশুর বাড়ি যাই দেখ দুই যাবে একটা বেলুন না তিনটা ফুল ফাইটতে ah, শেষ এবং ঘর ডেকোরেশন করার পরের দৃশ্য এটা ক্যামেরার ফোকাসটা পুরো বাদ হয়ে গেল 나 가나 하고 또 나무 보여주면

আরে নিয়ম রে না তো গাইজ আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাদেরকে ক্ষমার সুদৃষ্টিতে দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ তো গাইজ আমাদের বেলুন ফুলানোর পরে বেলুন ডেকোরেশন করার পরের দৃশ্য এটা